السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সমস্ত তারিফ প্রশংসা হাম মহান আল্লাহ তালার জন্য যিনি সবকিছু উত্তমভাবে সৃষ্টি করেছেন সলাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সম্মানিত ভাই বোন আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্রের গুরুত্ব ও ফজিলত প্রথমে আমি আপনাদের সামনে উত্তম চরিত্রের গুরুত্ব সম্পর্কে কিছু কথা আলোচনা করব আমরা জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা সকল দিক থেকে একজন ব্যক্তিকে মুসলিম ব্যক্তির জীবনকে ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপার অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে এবং আচার আচরণের প্রতি উত্তম চরিত্র বা উত্তম চিত্র পেশ করেছে একজন মুসলিম বাস্তবে ইসলামী চরিত্রে অনুসরণ করে আল্লাহ নৈকট্য উচ্চ মর্যাদা লাভ করতে পারে একজন ব্যক্তি যদি চরিত্র উত্তম হয় ভালো হয় উত্তম চরিত্র অনুশীলন করতে পারে চর্চা করতে পারে উত্তম চরিত্র গঠন করা যা উদ্রীব উগ্রীব হয় চেষ্টা করে তাহলে সে এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য উচ্চ মর্যাদা লাভ করতে পারবে পক্ষান্তর একজন মুসলিম যখন ইসলামী চরিত্র থেকে বা ইসলামী চরিত্র ওই শিষ্টাচার হতে অনেক দূরে সরে যায় তখন সে ইসলামের বাস্তব চিত্র থেকে প্রকৃত প্রাঞ্চল্য থেকে এবং প্রাকৃতিক নিয়ম নীতির ভিত্তি হতে অনেক দূরে সরে যায় অর্থাৎ একজন মুসলিমের চরিত্র যদি খারাপ হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় সে যদি তার তার চরিত্র খারাপ করে ফেলে তাহলে ইসলামের যে প্রকৃত প্রাণ চাঞ্চল্য ও নিয়ম নীতি রয়েছে এর ভিত্তি রয়েছে এ থেকে অনেক অনেক দূরে শেষ হয়ে যায় উত্তম চরিত্র হচ্ছে ইমানের প্রমাণ বহি ও প্রতিফলন চরিত্র ব্যতীত ইমান প্রতিফলিত হতে পারে না যার চরিত্র ভালো নয় তার ইমানও সে ভালো করতে পারবে না উত্তম চরিত্রের মাধ্যমে পরস্পরে ভালোবাসার যে বন্ধন সেটা মজবুত হয় আপনার চরিত্র আখলাখ ব্যবহার যদি ভালো থাকে তাহলে এর মাধ্যমে আপনার চরিত্র আপনার পরস্পরে যে ভালোবাসা মহাব্বত সেটা কি হবে মজবুতভাবে সুদৃঢ় এর বিপরীত আপনার চরিত্র যদি খারাপ থাকে তাহলে আপনাকে মানুষের ঘৃণা অতএব বলা হয় যে খারাপ চরিত্রের কারণে পরস্পরের মাঝে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি চরিত্র যদি আপনার খারাপ থাকে চরিত্রহীন থাকেন তাহলে আপনাকে মানুষ ঘৃণা করবে আপনার সাথে মানুষের শত্রুতা করবে উত্তম চরিত্রের তাহলে অত্যন্ত গুরুত্ব রয়েছে আল্লাহ রাবুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে উত্তম চরিত্রে অধিকারী করেছিলেন আল্লাহ রাবুল আলমিন বলেন তাহলে চিন্তা করুন যে উত্তম চরিত্রের কত গুরুত্ব রয়েছে এর কত মহাত্ম রয়েছে আল্লাহ রাবুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে উত্তম চরিত্রে অধিকারী করেছিলেন আল্লাহ রাবুল আলমিন সুরা কালামের চার নম্বর আয়তের সাদ করেন নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর রয়েছে আল্লাহ রাবুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্রকে মহান করেছিলেন তিনাকে উত্তম চরিত্র দান করেছিলেন এবং আল্লাহ রাবুল আলমী স্বয়ং নিজে ঘোষণা করলেন নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে রয়েছে তাহলে চিন্তা করুন যে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র কত ভালো ছিল আখলা ক্যারেক্টার কত ভালো ছিল আর আজকাল আমাদের চরিত্র কোথায় গিয়েছে রসুল উল্লাহ সাল্লামের চরিত্র এত ভালো ছিল যে মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে আর বর্তমান যুগে মুসলিমদের চরিত্র খারাপ হওয়ার কারণে এক শ্রেণীর মুসলিমদের চরিত্র হীন বা নত বা খারাপ হওয়ার কারণে আজকাল অমুসলিমরা তাদেরকে ঘৃণা সম্মানিত দিনী ভাই বোন আমার তাহলে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল আলমিন চরিত্রবান করেছেন উত্তম চরিত্রের অধিকারী করেছিলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে রয়েছে রসুল্লাহ সাল্লাম চরিত্র যেমন ছিল সেইভাবে আমাদেরকে অর্জন করতে হবে সেইভাবে আমাদেরকে আমাদের চরিত্র ভালো ভালো করতে হবে কারণ উত্তম চরিত্র গঠন ইমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্য আমাদের মাঝে আল্লাহ তালা তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রেরণ করেছে উত্তম চরিত্র কিভাবে আমরা গঠন করব আমরা ইমা আমাদের চরিত্রে চরিত্র কিভাবে উত্তম করব কিভাবে ভালো করব। এবং আমাদের ইমানকে আমরা কিভাবে পাকাপাক্ত মজবুত করব। এ উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমী আমাদের মাঝে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রেরণ করেছিলেন যাতে আমরা রসুল্লাহ সালামকে দেখে আমরা চরিত্রবান হতে পারি আমরা যাতে আমাদের ইমানকে মজবুত করতে পারি আমরা যাতে আমাদের চরিত্রকে আরো ভালো করতে পারি এই জন্য আল্লাহ রাবুল আলমী তার নবী মোহাম্মদুর রাসুল্লাহামকে আমাদের মাঝে প্রেরণ করে প্রমাণ করে দিলেন যে নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকার অতীব আমরা যারা উন্মত রয়েছি আমাদের উচিত হবে যে আমরা আমাদের চরিত্রকে ভালো করি সম্মানিত ভাই বোন আমার রসুল উল্লাহামের প্রেরণের মাধ্যমে প্রেরণ করে সে মহান উদ্দেশ্য উল্লেখ করে আল্লাহ তালা এর সাদ করেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا لقد من الله عليهم على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سورة آل ইমরানের 164 নম্বর আয়াত আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته আল্লাহ তালা ইমানদারদের উপর বড় অনুগ্রহ করেছেন যে তিনি তাদের প্রতি তাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন লাকাদ মান্নাল্লাহু আল তিনি তাদের প্রতি তার সমূহ পাঠ করে শোনা আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আল্লাহ রাবুল আলমিন মমিনদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন বড়ই রহম করেছেন যে তিনি তাদের মাঝে একজন রাসুল প্রেরণ করেছেন এই জন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন ইবাআত ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের প্রতি তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি তিনি তাদের প্রতি তার আয়াতসমূহ পাঠ করে শোনান অর্থাৎ রসুল্লাহ সাল্লাম করুল করিমের আয়াতগুলি উম্মতের সামনে পেশ করেছে তিনি পাঠ করে করে তিনি পড়ে পড়ে শোনান এবং তাদেরকে পরিশুদ্ধ করেন শিরিক থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে বাপ দাদা ধর্ম থেকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে তিনি ছিলেন উত্তম চরিত্র অধিকার কিতাব হেকমা কিতাব ও হিকমতের শিক্ষা দিয়েছেন তাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাব এবং হিকমতের কোরআন করিমের শিক্ষা দিয়েছেন এবং হাদিসের শিক্ষা দিয়েছেন যদিও তারা এর পূর্বে স্পষ্ট গুমরাহিতেছে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রাবুল আলমিন তার নাবিকে যখন এমন জাতিদের কাছে পাঠালেন যাদের চরিত্র আখলাখ ভালো ছিল তাদের ক্যারেক্টার ভালো ছিল না ভালো ছিল না আল্লাহ রাবুল আলমিন সেই নবীকে তাদের কাছে পাঠিয়ে এমন চরিত্রবান করে দিলেন যে সেই নাবি কাজ কি ছিল আলাইহিম আয়াতি তিনি তাদের সামনে তাদের প্রতি তাদের কাছে গিয়ে আল্লাহ আলমের আয়াতগুলো তিনি শোনান এতলো আলহিম আয়াতিহি এবং তাদেরকে পরিশুদ্ধ করেন তিনি তাদেরকে শিরিক থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে বাপদাদার নিয়ে আসা ধর্ম থেকে বাপদাদার নিয়ে আসা গোড়ামি মূর্তি পূজা থেকে তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন কিতাব হেকমা এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাব অর্থাৎ কোরআন করিমের শিক্ষা দিয়েছেন এবং হেকমাত বলতে হাদিসকে বোঝানো হয়েছে তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষা তাদেরকে দিয়েছে ওয়াইন দিয়েছেন ওয়াইন কানুবিন কবলিয়া মবিন যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহির মধ্যে ছিল তাহলে চিন্তা করুন চিন্তা করেন যে আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাবুল আলম তার রাসুলকে প্রেরণ করে আমাদেরকে উত্তম চরিত্র গঠন ইমা ও ইমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার মধ্যে মাঝে আল্লাহ তাদের রাসুলকে প্রেরণ করেছে আল্লাহ চিন্তা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি তাহলে কত রহম করেছেন কত অনুগ্রহ করেছেন তিনি আমাদেরকে চরিত্রবান বানানোর জন্য আমাদের আখলা ক্যারেক্টার চরিত্র ভালো করার জন্য আল্লাহ রাবুল আলমিন একজন রাসুল প্রেরণ করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমার তাহলে এ দুটি আয়াত দ্বারা প্রমাণ হয় উত্তম চরিত্রের চরিত্রের চরিত্র চরিত্রের গুরুত্ব রয়েছে আপনার চরিত্র যদি ভালো থাকে তাহলে আপনি সব জায়গাতে সম্মান আপনার চরিত্র যদি খারাপ থাকে তাহলে আপনি সম্মান পাবেন না চরিত্র ভালো করতে হবে এই জন্য দেখবেন যে বাসে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয় বাসে লেখা থাকে আমি দেখেছি আমাদের দেশের বিভিন্ন বাসে দেখেছি যে সেখানে লেখা থাকে আপনার চরিত্র আপনার পরিচয় তাহলে আপনার চরিত্র যদি ভালো হয় আখলাখ ভালো হয় ক্যারেক্টার ভালো হয় তাহলে আপনার গার্জেন যারা মা বাবা এরাও শান্তিতে বসবাস করতে পারবে আর যদি আপনার চরিত্র খারাপ হয়ে যায় আপনার চরিত্র খারাপ হয়ে যায় তাহলে আপনার মা বাবাও শান্তিতে ঘুমাতে পারবে না চরিত্র ভালো থাকলে এলাকার মানুষরা আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে চরিত্র ভালো থাকলে আপনি সম্মান পাবেন আপনি আপনার মর্যাদা আপনি আপনার মর্যাদা আরো বৃদ্ধি হবে আর যদি আপনার চরিত্র খারাপ হয় আপনার অভ্যাস আছে চুরি করা বাটপারি করা মিথ্যা করা লম্পটগিরি করা হ্যাঁ প্রেম প্রীতি করা কারণ এরকম খারাপ চরিত্রে যারা লোক রয়েছে সমাজে তারা কখনোই সমাজে ভালো মানুষ হতে পারবে না যদি আপনি ভালো মানুষ হতে চান তাহলে আপনি আপনার চরিত্রকে ভালো করুন চরিত্র ভালো করুন সমাজে যারা মিথ্যা কথা বলে তারা চরিত্র তারা তারা ভালো মানুষ নয় সমাজ যারা গিবত করে তারা ভালো মানুষ নয় সমাজে যারা পরনিন্দা করে বেড়ায় চুগল করি তহমত দিয়ে বেড়ায় এরা ভালো চরিত্রের হতেই পারে না আপনার চরিত্র ভালো করতে হলে আপনাকে সত্য কথা বলতে আপনাকে আপনার গিবত পরনিন্দা চুগল করি এবং আপনার আখলাখ চরিত্র এই পরনিন্দা চুগল করি গিবত এগুলো পরিহার করে আপনি আপনার চরিত্র ভালো করতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন আমার তাহলে উত্তম চরিত্রের গুরুত্ব আছে উত্তম চরিত্রের গুরুত্ব আছে চরিত্র যদি ভালো থাকে তাহলে সব কিছু আপনার ভালো আর একবার যদি আপনার চরিত্রে দাগ লেগে যায় তাহলে আপনি যতই ভালো কাজ করেন আপনাকে মানুষ আর ভালো বলবে না অতএব আপনাকে আপনার চরিত্র নিয়ে আখলাক ব্যবহার নিয়ে ভাবতে হবে আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে চিন্তা ভাবনা করে আপনাকে কথাবার্তা বলতে হবে যাতে করে আপনার চরিত্রে কোনো রকমের ক্লেম না আসে কোনো রকমের খারাপ ই না আসে মনে করেন যে আপনি হয়তো ছোটবেলাতে চোর ছিলেন চুরি করতেন সিনেমা দেখতেন অথবা গান বাজনা শুনতেন অথবা সমাজে আপনি খুব খারাপ মানুষ ছিলেন আর এরপরে আপনি যতই ভালো হয়ে যান যতই ভালো হয়ে যান মানুষ কিন্তু আপনাকে আর ভালো বলবে না মানুষ আপনাকে আপনার ওই খারাপ দিকটাই তুলে ধরবে অমুকের কথা বলছো অমুক তো এই চরিত্রের অমুক তো চোর অমুককে আমি দেখেছি যে সে বাজারে একটা সাইকেল চুরি করেছে অমুককে দেখেছি যে মিথ্যা কথা বলে সে সিনেমা দেখে গান বাজনা করে ইত্যাদি ইত্যাদি এরকম খারাপ চরিত্রে যদি আপনার অভ্যাস থাকে তাহলে আপনাকে সমাজে ভালোবাসবে না সম্মানিত ভাই বোন আমার তাহলে আপনাকে আমাকে উত্তম চরিত্র গঠন করতে চরিত্র আখলাখ ভালো করতে হবে আপনারা যারা যে পর্যায়ে আছেন স্কুল কলেজে পড়াশোনা করছেন চরিত্র ভালো করবে মাদ্রাসা মক্তবে লেখাপড়া করছেন চরিত্র ভালো করবে সমাজে বসবাস করছেন চরিত্র ভালো করবে আপনি যে পর্যায়ে আছেন যেখানে আছেন আপনি সেখানে আপনি আপনার চরিত্রকে ভালো করুন আপনার চরিত্রে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার পরিচয় পাওয়া যাবে যে আপনি কি ধরনের মানুষ আপনার ব্যবহার আচার ব্যবহার আপনার চরিত্রের মাধ্যমে তা প্রকাশ সম্ভাবিত দিনই ভাই বোন তাহলে উত্তম চরিত্রের বহু গুরুত্ব রয়েছে চরিত্র গঠন করতে হবে চরিত্র ভালো করতে হবে উত্তম চরিত্র কিভাবে গঠন করবে করবেন আপনি এই পর্বে আমি আগামীকালকে আলোচনা করব আজকে শুধু আলোচনা করব উত্তম চরিত্রের গুরুত্ব ও মর্যাদা তাহলে একটি অংশ আমি পেশ করেছি উত্তম চরিত্রের গুরুত্ব রয়েছে কারণ আপনার চরিত্র যদি ভালো হয় আখলাখ ভালো হয় তাহলে আপনাকে সমাজের লোকেরা ভালোবাসবে আর যদি আপনার চরিত্র খারাপ হয় আপনার চরিত্র ভালো না হয় মন্দ চরিত্র হন আপনি তাহলে আপনাকে সমাজের মানুষেরা মহব্বত করবে না ভালোবাসবে না সবাই আপনাকে ঘৃণা করবাতে আপনাকে উত্তম চরিত্র গঠন করতে আপনার ব্যবহার আপনার পরিচয় দিবে যে আপনি কি ধরনের মানুষ সবাই দিনই ভাই বোন আমার তাহলে আপনারা আপনাদের আমরা সকলে আমাদের সকলের উচিত হবে যেন আমরা আমাদের চরিত্রকে ভালো উত্তম চরিত্র গঠন করি আমাদের আখলাখ ব্যবহার যেন আমরা ভালো করতে পারি আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র অর্জন করার গঠন করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমার উত্তম চরিত্রে গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমি একটি পয়েন্ট আলোচনা করেছি যে উত্তম চরিত্রের গুরুত্ব কি এখন আলোচনা করব বেশ কয়েকটি হাদিস দ্বারা যে উত্তম চরিত্রের ফজিলত মর্যাদা সম্পর্কে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করি উত্তম চরিত্র যদি আপনার থাকে আখলাক ব্যবহার ভালো থাকে তাহলে আপনার কি লাভ হবে আপনার কি সম্মান হবে আপনি যে একজন চরিত্রবান ব্যক্তি আপনার যে আখলাক চরিত্র ভালো এতে আপনার কি লাভ হবে কি ফজিলত আছে আপনার জন্য আপনার জন্য সম্মানিত দিনই ভাই বোন আমার তাহলে আসুন আমি উত্তম চরিত্রের ফজিলত বা মর্যাদা সম্পর্কে বেশ কয়েকটি হাদিস পাঠ করব হাদিস আপনাদের সামনে পেশ করে শোনাবো এই মর্মে একটি হাদিস পেশ করব সোনান ইবনে মাজার দুই হাজার চার নম্বর এবং সরি সোনানুত্তির মিজির দুই হাজার চার এবং সোনান ইবনে মাজার 4246 الحديث عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج সরেন তিরমিজির দুই হাজার চার নম্বর হাদিস আর ইবনে মাজার চার হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস সম্মানিত ভাই বোনা আমাদের সমাজে আছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান দিয়ে মানুষ চরিত্র খারাপ আছে তারপরও কিছু কিছু সময়ে মানুষ কি করে যে মানুষের চরিত্র ভালো এটা এমনভাবে প্রকাশ করে আর স্লোগান দেয় যৌমুখের চরিত্র ফুলের মতো পবিত্র সময় তো ভাই বোন আমার আসুন এই মর্মে একটি একটি হাদিস আপনার সামনে পেশ করেছি উত্তম চরিত্রের কি মর্যাদা রয়েছে কি ফজিলত রয়েছে আপনার চরিত্র ভালো করলে আপনার কি লাভ হবে আবু হরাইরা রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হবে سئل رسول প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে কি কাজ করলে মানুষ জান্নাতে যেতে যাবে এমন কি কাজ আছে এমন কি কর্ম আছে যে কর্ম সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে এমন কি কাজ আছে এমন কি কর্ম আছে এমন কি পেশা কাজ কর্ম আছে যে কাজ করলে কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে সোহেলা রাসুল্লাহাম আখতের মাইল খেলুন না সাল জান্নাত রাসুল্লাহ জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে ফকাল তাকুয়াল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন তাকু আল্লাহ আল্লাহ ভয়ভীতি আল্লাহকে ভয় কর আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে এই ভয় করা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহকে ভয় করলে আপনি মোত্তাকি হলে আপনি জান্নাতে যেতে পারেন আর আল্লাহ আব্দুল আলমী মোত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে কথা আল্লাহ বলছেন فسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো ছুটে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে وسارعوا إلى مغفرة من ربكم وجنة তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে প্রতিযোগিতা করো ছুটে যাও আজকাল মানুষ দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করছে দুনিয়ার পিছনে মানুষ ছুটছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো ছুটে যাও এই জান্নাতের ব্যবধান হবে পরিধি হবে আকাশ এবং জমির সমতুল্য ও লীল মোত্তাকিন এই জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিনদের জন্য তাহলে যারা তাকুয়া অর্জন করবে মোত্তাকি হবে তারা জান্নাতে যেতে পারবে তারা জান্নাতে যেতে পারবে সম্মানিত দিন ভাই বোনামা আবু হরেরা বলেন যে রাসুল ওয়াসালামকে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হলো যে কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে রাসুল ওসলাম কি বলেছিলেন তাকু আল্লাহ আল্লাহর ভয় ব্যক্তি তো আল্লাহর ভয় ব্যক্তি সব সময় আপনি রাখবেন অন্তরে চলাতে ফিরাতে উঠাতে বসাতে একাতে মানুষের সঙ্গে আছেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আছেন আপনি আল্লাহ রাবুল আলমীকে ভয় করবেন তাহলে শরীর সম্মত সমস্ত কাজ করতে পারবেন আল্লাহর ভয় থাকলে আপনি সমস্ত রকমের পাপ থেকে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবেন আরেকটা কি হলুক উত্তম চরিত্র আচার ব্যবহার ভালো ভালো চরিত্র থাকলে এই আমলটি ভালো চরিত্রের কারণে আপনি একজন মুসলিম হিসাব জান্নাতে যেতে পারবেন সুলহান তাহলে চিন্তা করুন যে উত্তম চরিত্রের মর্যাদা রয়েছে ভালো চরিত্রের মর্যাদা রয়েছে যে ভালো চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারে সোহেলা খেলুন নাস আল জান্নাহ প্রশ্ন করা হলো যে কোন কর্মটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেছিলেন তাকুবাল্লাহ আল্লাহ ভয়ভীতি ও হসনুল ও হসনুল হলুক এবং উত্তম চরিত্র তাহলে আপনার চরিত্র যদি ভালো থাকে তো আপনি চরিত্রবান হন আপনার ক্যারেক্টার যদি ভালো থাকে ভালো মানুষ হন ভালো চরিত্রবান হন ভালো চরিত্রের অধিকারী হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন সুহান তাহলে উত্তম চরিত্র আমাদেরকে গঠন করতে হবে চরিত্র ভালো করতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে অসুয়েল আনাক্তের মায়ুদ খেলুন নাস আর নারা প্রশ্ন করা হলো আবার তাকে প্রশ্ন করা হলো যে কোন কাজ কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নাম নিয়ে যাবে ফকাল আল ফামল তিনি বলেন মুখ অল এবং লজ্জাস্থান সোনার তিরমিজির দুই হাজার চার নম্বর হাদিস এবং সোনানা ইবনে মাজার চার হাজার দুইশো ছেচল্লিশ হাদিস এই হাদিসটি হচ্ছে হাসান তাহলে এই হাদিসে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জান্নাতে যেতে পারবে যে ব্যক্তির চরিত্র ভালো সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে তো আল্লাহর ভয় ভীতি থাকলে আল্লাহকে ভয় করলে এবং চরিত্রবান যদি আপনি হন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন এবং সবচাইতে বেশি পরিমাণ মানুষ জাহান নামে যাবে দুইটা কারণ একটা হচ্ছে মুখ একটা হচ্ছে লজ্জেস এই মুখকে সামলিয়ে রাখবেন সতর্ক সাবধান করে রাখবেন এই জিহব্বাকে সতর্ক সাবধান সংযত করে রাখবেন এ মুখ দিয়ে কুফরি কথা বলে জাহান নামে এই মুখ দিয়ে শিরিক করলে জাহান নামে যাবেন এই মুখ দিয়ে গিবত পরনিন্দা করে ঠিকানা জাহান নাম সম্মানিত দিনই ভাই না তাহলে এই মুখকে সতর্ক সাবধান রাখুন এবং লজ্জাস্থানের দ্বারা যদি কোনো ব্যক্তি কি করে জেনা ব্যবিচারে লিপ্ত হয় পরকিয়াতে লিপ্ত হয়ে তাহলে সে কোথায় যাবে জাহান নামে যাবে সম্মানিত তিনি ভাই বোন আমার তাহলে আমাদেরকে উত্তম চরিত্র অর্জন করতে হবে উত্তম চরিত্র গঠন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র অর্জন করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আসুন এই মর্মে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আনাবি হরাতা কালা কালা রসুল উল্লাহ সাল্লাম আকমাল মিনা ইমানান তাহসানহম খুলুকা সোনান আবু দাউদের চার হাজার ছয়শো বিরাশি নম্বর হাদিস হাদিসটি হচ্ছে সহি আবু হরেরা রাজি আল্লাহ তালাতে বলেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন পরিপূর্ণ ইমানদার হচ্ছে সে ব্যক্তি যে সর্বোত্তম চরিত্রের অধিকার আকমাল মিনা ইমানান আহসানহম খুলুকা আকমাল মিনা ইমানান আহসানহম খুলুকা পরিপূর্ণ ইমানদার হচ্ছে সে ব্যক্তি যে সর্বোত্তম চরিত্রের অধিকার তাহলে যার চরিত্র সবচাইতে ভালো উত্তম চরিত্রে মানুষ তাহলে সে ব্যক্তি হচ্ছে সবচাইতে পরিপূর্ণ ইমান তাহলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান খাঁটি বা পরিপূর্ণ ইমানদার হতে চান তাহলে আপনি আপনার চরিত্রকে ভালো করুন আকমন মমিনা ইমান পরিপূর্ণ ইমানদার হচ্ছে সে ব্যক্তি যে সর্বোত্তম চরিত্রের অধিকারী তাহলে আপনার চরিত্র যদি উত্তম থাকে ভালো থাকে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন সম্মানিত তিনি ভাই বোন আমার আসুন আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব আনাবি দারিন কালা কালা লি রাসূলুল্লাহ সাতাশি নম্বর হাদিস হাদিসটি হচ্ছে হাসান আবুদার রাজি আল্লাহ তালানা বলেন উল্লাহ সাল্লাম বলেছি তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো আপনি যে কোনো অবস্থায় থাকবেন আল্লাহকে ভয় করুন এবং প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো কাজ করো যা তাকে মুছে দেবে মন্দ কাজ পাপের কাজ গুনাহের কাজ হয়েছে আপনি তারপরে ভালো কাজ করলে মন্দ কাজটা মুছে দেওয়া আর মানুষের সাথে উত্তম ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার কর তাহলে এই হাদিসেও প্রমাণ হচ্ছে যে মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে উত্তম আচরণ করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমার তাহলে এই আয়াতগুলি এবং হাদিসগুলি প্রমাণ করে যে উত্তম চরিত্রের বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র অর্জন করার কৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ মামিন হে আল্লাহ তুমি আমাদের সকলকে চরিত্রবান করো আমাদের চরিত্রকে আরো ভালো করো হে আল্লাহ আমাদের মধ্যে যারা খারাপ চরিত্র রয়েছে তাদের চরিত্রকে ভালো করো আল্লাহ আমাদের সবাইকে উত্তম চরিত্র হাসিল করার অর্জন অর্জন করার তৌফিদান করেন আল্লাহ আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগামী কালকের বিষয় হচ্ছে উত্তম চরিত্র কিভাবে গঠন করবেন